আল্লাপাক পবিত্র কোরআন মাসিদের শুরুতেই ঘোষণা করেছেন আলিফলাম মিম জা আলিকাল কিতাবুল্লাহ বা বাফি এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই হুদানলিল মোত্তাকিন যেটা মোত্তাকিদের জন্য হৃদায়ত স্বরূপ মোত্তাকি কারা আল্লাহ জিনা ইউ মেনুনা বিল কাইব অয়ু কিমুনা সলাতা অমিম্মা রাজাক না হোমিন ফিকুন মোত্তাকি হলো তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে অয়ুকিমুনা সলাতা সলাত কায়েম করে অমিম্মা রাজাক না হমিউন ফেকুন এবং তাদেরকে আমরা যা রিজিক দিয়েছি তা থেকে তারা কি করে খরচ করে আরো কয়েকটা বৈশিষ্ট্যের কথা এখানে আছে পরবর্তী আয়াতে কিন্তু এখানে তিনটে বৈশিষ্ট্যের কথা মোত্তাকিদের আলোচনা করা হয়েছে মোত্তাকিদের বৈশিষ্ট্য তিনটের বৈশিষ্ট্যের কথা এখানে আলোচনা করা হয়েছে এই আয়াতের মধ্যে প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো যে তারা কি করবে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে এই কোরআন মাজিদটা হলো হুদাল্লিল মোত্তাকিন মোত্তাকিদের জন্য হেদায়েতের একটি কিতাব যারা জান্নাতি মোত্তাকি তাদের জন্য এটা হেদায়েত স্বরূপ এর প্রথম পরিচয় হলো মোত্তাকি কারা আল্লাহ জেনা বিল গায়েব যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহকে না দেখে বিশ্বাস করে কবর আজাবকে না দেখে বিশ্বাস করে ফেরেস্তা মণ্ডলীকে বিশ্বাস করে এছাড়া আরো অন্যান্য জরুরি বিষয়গুলোর প্রতি যা বিশ্বাস করে এক নম্বর দুই নম্বর হলো ওই কিমুনা সলাতা এবং তারা সলাদ প্রতিষ্ঠা করে তাহলে মুত্তাকির দুই নম্বর বৈশিষ্ট্য হলো সলাদ প্রতিষ্ঠা করা নামাজ প্রতিষ্ঠা করা আর মোত্তাকির তিন নম্বর বৈশিষ্ট্য হলো অমিম্মা রাজাক মিউন পেকুন এবং আমরা তাকে যে রিজিক দিয়েছি মানে আমি আল্লাপাক তাকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে সে কি করে ইউনফেকুন আনফাকে ইউনফেকু মন মানে খরচ করা তারা কি করে খরচ করে দান করে অর্থাৎ নিজের জন্য খরচ করে ফকির মিসকিনের জন্য খরচ করে আত্মীয় স্বজনের জন্য খরচ করে সর্বত্র তার কাজে কি খরচ করা বা দান তাহলে মোত্তাকিদের অন্যতম বৈশিষ্ট্য হলো দান এবং সাদাকা করা বা খরচ করা আর এই দান এবং সাদগা করা বা খরচ করা এটা মোত্তাকিদের অন্যতম বৈশিষ্ট্য হিসেবেই আল্লাহ তালা বলছেন যে আমি তোমাদের প্রতি রমজানের সিয়ামকে ফরজ করে দিলাম যাতে করে তোমরা কি করতে পারো মোত্তাকি হতে পারো তাহলে মোত্তাকি হওয়ার জন্য আর একটা খুব প্রভাবশালী বা খুব গুরুত্বপূর্ণ এটা ইবাদত সেটা হলো আল্লাহ রাস্তায় দান করা বা সাদাকা করা বিশেষ করে রমজান মাসে কি করতে হবে দান সাদকা করতে হবে তা আমরা সকলে ইনশাল্লাহ রমাদান মাসের মধ্যে আসি এই মাসে কি করতে হবে বেশি বেশি দান সাদাকা করতে হবে বছরের যে কোনো সময় দান সাদকা করলে কি পাওয়া যায় সব পাওয়া যায় কিন্তু রহমত বরকত এবং মাঘ ফেরাত রহমত বরকত এবং এই মাঘ ফেরাতের মাসে দান করলে আরো বেশি পুণ্যের অধিকারী হওয়া যায় যা অন্য মাসের তুলনায় অনেক বেশি অন্য মাসের তুলনায় কি এটা অনেক বেশি হবে আমাদের প্রিয় নবী আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম রমাদানে অধিক পরিমাণে দান সাদকা করতেন রমজান মাস আসলেই মহানবী সাল্লাম কি করতেন বেশি বেশি দান সাদাকা করতেন তাহলে রমজান মাস আসলে আমাদেরকে কি করতে হবে তার আদর্শ নিজের ব্যক্তি জীবনে ফুটে তুলতে হবে প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনুহতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম ছিলেন মানবদের মধ্যে আব্দুল ইবনা আব্বাস একজন প্রখ্যাত সাহাবি তিনি বলছেন মানবদের মধ্যে আল্লাহ রসুলাম ছিলেন সর্বাপেক্ষা অধিক দানশীল ব্যক্তি সর্বাপেক্ষা কি অধিক দানশীল ব্যক্তি গোটা মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম তো তার মধ্যে যে আদর্শটা আছে আল্লাহ পাক বলছেন লাকাদ কান আলা কুমফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুন নিশ্চয় তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ আছে তাহলে সেই উত্তম আদর্শটা কি তিনি সবচেয়ে বেশি দানশীল ছিলেন তাহলে আমাদেরকেও সেই আদর্শ গ্রহণ করতে হবে প্রতিদিনই প্রতিদিনই কিছু না কিছু দান খয়রাত আমাদের করা দরকার বিশেষ করে রমজান মাসে তার দানশীলতা আরো অধিক বৃদ্ধি পেত যখন জিব্রাইল আলাইসাল্লাম তার নিকটে আগমন করতেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে মোহাম্মদ সাল্লামের কাছে জিব্রাইল কয়বার দুবার তিনবার করে আসতেন তো যখনই জিব্রাইল সাল্লাম আল্লাহ রাসুলের নিকটে আসতেন মোহন দান তখন আরো বেড়ে যেত আর রাসুসাল্লাম তাকে কোরআন পাঠ করে শোনাতেন তবে জিব্রাইল যখন রাসুসাল্লামের সাথে দেখা করতেন তখন তার দানশীলতা বৃষ্টি আনয়নকারী বাতাসের চেয়ে অধিক কল্যাণকামী হয়ে যেত বৃষ্টি আনয়নকারী বৃষ্টি আনয়নকারী বাতাস যে বাতাসটা কি করে বৃষ্টি দেখে নিয়ে আসে মেঘ দেখে নিয়ে আসে এইরকম দানশীলতার পরিচয় দিতেন রমজান মাসে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে অন্য অন্য মাসের তুলনায় রমজানের সাদাকা করার গুরুত্ব অনেক বেশি তাহলে এটা একটা হাদিসের কথা বললাম কিন্তু রমজান মাসে দান সাদগার ব্যাপারে এই হাদিস থেকে প্রমাণ আসছে যে রমজান মাসে আমাদেরকে কি করতে হবে বেশি বেশি দান সাদগা করতে হবে নবী করিম নিজেই এ মাসে অধিক দান করার মাধ্যমে উম্মতি মোহাম্মদীকে সে শিক্ষায় দিয়ে গেছেন নবিসাল্লাম নিজেই দান করেছেন এবং উম্মতি মোহাম্মদকে শিক্ষা দিয়ে গেছেন কাজী এ মাসে আমাদেরকে দানের হাত সম্প্রসারিত করতে হবে মনে রাখতে হবে দান করলে সম্পদ কমে না বরং বৃদ্ধি পায় রাসুল সাল্লাম ইরশাদ করেন দান করলে সম্পদ কমে যায় না আল্লাহ রাসুল বলছেন দান করলে সম্পদ কমে না যার এক লাখ টাকা আছে এক লাখ টাকা থেকে যদি সে দশটা টাকা দান করে বা একশো টাকা দান করে সেটা কি কমে যাবে তার কখনোই কমবে না একশো মন ধান পেয়েছেন তার থেকে যদি আপনি এক মন ধান সাদগা করে দেন ফকির মিসকিনকে দিয়ে দেন তাহলে এটা কমবে না বরঞ্চ যাকে দিলেন তার সম্পদ বৃদ্ধি হলো দান এবং সাদাকা বা জাকাত এটা সম্পদের প্রবৃদ্ধি ঘটায় বাড়তি ঘটায় বরকত ঘটে যায় ক্ষমার বিনিময়ে আল্লাহ তালা বান্দার সম্মান বৃদ্ধি করে দেন কেউ যদি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিনয় ও নম্রতার নীতি অবলম্বন করে তাহলে মহামায় আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন রাসুল সাল্লাম অন্যত্র বলেন তাড়াতাড়ি দান করো আল্লাহ রাসুল সাল্লাম আরেকটা হাজিরে বলছেন যে তোমরা কি করো দানের ক্ষেত্রে তাড়াতাড়ি করো কেন তাড়াতাড়ি করতে বলা হচ্ছে কেননা তোমার প্রতি এমন সময় আসছে যে সময় মানুষ দান নিয়ে ফিরবে কিন্তু সেই দান গ্রহণ করার মতো লোক আর পাওয়া যাবে না রাসুস ইসলাম আরো বলেন কারো আপন জীবনকালে এক দীর্হাম দান করা তার মৃত্যুকালে একশো দীর্হাম দান করা অপেক্ষা অনেক উত্তম কেউ যদি তার জীবদ্দশাতে মানে সুস্থ আসি সবল আসি খুব ভালো আছি এই অবস্থায় যদি আপনি এক টাকা দান করেন অথবা এক দেড়হাম দান করেন তাহলে তার মৃত্যুকালে একশো দেড়হাম দান করা অপেক্ষা উত্তম হবে অনেকে অনেকে কি মনে করে যে আমার যখন মৃত্যুর সময় আসবে তখন আমি কি করব অমুক মাদ্রাসায় জমি দেবো অমুক এতিমখানাতে এই খরচ করব অমুককেই দান করব কিন্তু না এটা যদিও আপনি সব পাবেন কিন্তু এটা যদি আপনি আপনার যৌবনকালে আপনি যখন সুস্থ ছিলেন তাজা তরু ছিলেন তখন যদি এক দিরহাম দান করতেন তাহলে মৃত্যুকালের সময়কার দানের একশো দিরহামের চাইতেও সেটা কি হয়ে যাবে উত্তম হয়ে যাবে এই জন্য ভালো থাকা অবস্থাতে আমাদেরকে কি করতে হবে দান খয়রাত করতে হবে উকমা ইবনা আমের রাজিয়াল্লাহু বলেন রাসুল সাল্লাম বলেছেন নিশ্চয়ই দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয় একজন সাহাবি উকবা ইবনু আমের তিনি বলছেন যে এই দান এমন একটা ইবাদত যেটা কবরের শাস্তিকে কি করে দেয় মিটিয়ে দেয় কবরের শাস্তি হবে তো হাদিসে কবরের শাস্তিকে অবধারিত বলা হচ্ছে কবরের শাস্তি হবে এটা সত্য আজাবুল কাবরে হাক্কন হাদিসের ভাষা হলো আজাবুল কাবরে হাক্কন কবরের শাস্তি হবে এটা সত্য কিভাবে হবে এটা একমাত্র আলিমুল গাইব আল্লাহ পাক ভালো জানেন এটা আমাদের নলেজের বাহিরে জ্ঞানের বাহিরে তাই রাসুল সাল্লাম বলছেন যে নিশ্চয়ই দান কবরের শাস্তিকে মিটিয়ে দেবে যদি আপনি দানশীল হন তাহলে কবরে যে আপনাকে শাস্তি ভোগ করতে হবে না এবং কিয়ামতের দিন মুমিন তার দানের ছায়া তলে ছায়া গ্রহণ করবে কিয়ামতের দিনে কি হবে মুমিন তার দানের ছায়া তলে অবস্থান করবে আসমা তাবু বকর হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম আমাকে বলেছেন তুমি সম্পদ পুঞ্জীভূত করে রাখবে না একটা হাদিস আসমা তাবু বকরকে আল্লাহ রাসুল সাল্লাম বলছে যে তুমি সম্পদ পুঞ্জীভূত করে রাখবে না জমা করে রাখবে না অন্যথা আল্লাহ তার নিয়ামতকে তোমার থেকে আবদ্ধ করে রাখবেন যদি আপনি জমা করে রাখেন তাহলে আপনার প্রতি যে বরকটটা ছিল এটাও আল্লাহ পাকি করবেন জমা করে রাখবেন আবু হুরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত এক ব্যক্তি বললেন আল্লাহ রাসুল কোন দান সবাবের দিক দিয়ে বড় আবু হুরাইরা বলেন এক ব্যক্তি আল্লাহ রাসুলকে এসে বললেন যে কোন দান সবাবের দিক দিয়ে সবচেয়ে বেশি বড় রাসুল্লাহ সাল্লাম বললেন যখন তুমি সুস্থ থাকো ধনের প্রতি লোভ থাকে যখন তুমি সুস্থ থাকো ধনের প্রতি লোভ পোষণ করো অর্থাৎ সুস্থ অবস্থায় মানুষ ধনের প্রতি লোভ করে কিনা যে আমার এক বিঘা জমি আছে আরও যদি দু বিঘা জমি হতো তাহলে ছেলে মেয়ে আমি ভালোভাবে আরও থাকতে পারতাম রাসুসাল্লাম বলছে যখন তুমি সুস্থ থাকো এবং ধনের প্রতি লোভ পোষণ করো অপরদিকে ভয় করো দারিদ্রের তাহলে ধন আসুক আমি ধনী হই এটাও আশা করতেছি আবার অসুখ বিসুখে বা বিভিন্ন মামলা মোকদ্দমাতে আমার সব সম্পদ শেষ হয়ে যাবে গরিব হয়ে যাব এ ভয় আমি করতেছি এই অবস্থায় যে দান করা হয় সেটা সবচেয়ে কি বড় দান এটা সবচেয়ে কি বড় দান সুতরাং তুমি অপেক্ষা করবে না দান করতে তোমার প্রাণ ওষ্ঠাগত হওয়ার সময় পর্যন্ত তখন তুমি বলবে এ মাল অমুকের জন্য আর এ মাল অমুকের জন্য অথচ মাল অমুকের হয়ে গিয়েছে অর্থাৎ মৃত্যুর সন্নিকটবর্তী এসে আপনি বলছেন যে এই মাল অমুককে দিন মাল অন্যকে দিন বা অমুক অমুককে দিন অথচ এখন কিন্তু সম্পদটা অন্যের হয়ে গেছে আপনার শুধু রুহটা বের হয়ে গেলেই এই সম্পদ অন্যের অধিকারে চলে যাবে যদি আপনার ছেলে থাকে ছেলের মেয়ে থাকে মেয়ের ছেলে মেয়ে যদি কেউ না থাকে তাহলে ভাতিজারা পাবে ভাতিজাও নয় তাহলে সরকারি কোষাগারে জমা হবে তাহলে সম্পদটা কার হলো অন্যের জন্য মানে আপনি আমি যে উপার্জন করেছি আপনার জীবনে আমার জীবনে সবটুকু কি অপরের জন্য করতেছি এই জন্যই ধনী হওয়ার আশা করতেছি আবার ফকির হওয়ারও ভয় করতেছি এই রকম অবস্থায় যদি কোনো ব্যক্তি দান করে এই দানটা হবে সবচেয়ে উত্তম এবং মর্যাদাশীল দান রাসুল্লাহ সাল্লাম আরও বলেন যে ব্যক্তি হালাল উপায়ে উপার্জিত সম্পদ থেকে একটি খেজুর পরিমাণ দান করে আল্লাহ তালা হালাল আর আল্লাহ তালা হালাল বস্তু ব্যতীত গ্রহণ করেন না নিশ্চয়ই আল্লাহ তার ডান হাতে তা গ্রহণ করেন একেবারে হালাল উপায়ে উপার্জিত সম্পদ থেকে একটা খেজুরও যদি কেউ কি করে আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ পাক তা সেটা কি করেন তার ডান হাতে গ্রহণ করেন এরপর তাকে তার দাতার জন্য লালন পালন করতে থাকেন যেমন কেউ তার ঘোড়ার বাচ্চাকে লালন পালন করতে থাকে অবশেষে একদিন তা পর্বত পরিমাণ হয়ে যায় এই দানের এই বিষয়টা এই সম্পর্কটুকু আস্তে আস্তে আল্লাহ কি করেন লালন পালন করতে থাকেন আস্তে আস্তে এত বড় হয়ে যায় যেমন ভাবে একটা ঘোড়ার বাচ্চা লালন পালন করতে করতে একটা গরুর ছাগল লালন পালন করতে করতে আস্তে আস্তে কি হয়ে যায় বড় একটা গরুতে পরিণত হয়ে যায় ঠিক আপনার আমার এই দানটুকু অনেক উঁচু এবং অনেক বড় হয়ে যাবে তাই আসুন এই রমজান মাসে আমরা কি করব বেশি বেশি দান খয়রাত করব। সামর্থ্য অনুযায়ী প্রত্যেকের ওই রমজান মাসে সাদেকা করা উচিত সামর্থ্য অনুযায়ী লেইউনফেক্ট জু সাত মেন অর্থাৎ আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কি করবেন দান সাদেকা করবেন সেটা রমজান মাসে হোক অথবা অন্য মাসে হোক আবার অন্য একটা হাদিসে বলা হচ্ছে যে আপনার সম্পদের এক তৃতীয়াংশের বেশি আপনি দান করতে পারবেন না মানে তিন ভাগের এক ভাগ দান করতে পারবেন আর বাকি দুই ভাগ আপনার যারা ওয়ারিস থাকবে তারা এটা ভোগ করবে তা বলছেন অসাদ্দা বেল হুসনা যে ব্যক্তি দান করলো আল্লাহকে ভয় করলো ভালো কথাকে সত্য বলে গ্রহণ করলো এমন লোকের জন্য আমরা শাস্তিদায়ক বস্তু সহজ করে দেব সুরায় লাইল পাঁচ থেকে সাতাশ নম্বর সাত নম্বর আয়াত আল্লাহাক বললেন কি যে ব্যক্তি দান করলো আল্লাহকে ভয় করলো সাদ্দাকা এবং আল্লাহকে ভয় করলো ভালো কথাকে সত্য বলে গ্রহণ করলো এমন লোকের জন্য আমরা শাস্তিদায়ক বস্তু সহজ করে দেব অর্থাৎ জাহান নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে তাহলে যদি কেউ দান করে আল্লাহর রাস্তায় বিশেষ করে রমজান মাসে দানশীল হয় তাহলে সেই ব্যক্তির শাস্তি আল্লাহ পাকি করবেন সহজ করে দেবেন ধনী গরিব যে কেউ এ মাসে দান সাদা করে অধিক পুণ্যের অধিকারী হতে পারে ধনী গরিব সবাইকে কি করতে হবে দান করার করতে হবে ধনীরা বেশি দান করবেন তারা তো বেশি টাকা পয়সা আছে আর যে গরিব মিসকিন বা ফকির তারাও দান করবে এক টাকা দুই টাকা আট আনা চার আনা যতটুকু পারে ততটুকু সে কি করবে দান করবে রাসুল সাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমানেরই দান সৎকা করা উচিত আল্লাহ রাসুলাম বলছে যে প্রত্যেক মানুষকেই দান সাদকা করা উচিত সাহাবিগর জিজ্ঞাসা করলেন যদি সে দান করার মতো কিছু না পায় আমি যদি দান করার মতো কিছু না পাই সাহাবার জিজ্ঞাসা করলেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন তখন তিনি বললেন তবে সে যেন নিজের হাতে কাজ করে তোমার কাছে দান করার মতো কিছু নাই কেন তুমি কোনো কাজ করো তুমি কৃষি কাজ করো ব্যবসা করো গরুর ব্যবসা করো বকরির ব্যবসা করো ধানের ব্যবসা করো চালের ব্যবসা করো মাছের ব্যবসা করো কিছু না কিছু করতে হবে না হলে কমপক্ষে ভ্যান চালাও কিছু উপার্জন করতে হবে কি একজন কিছু উপার্জন করতে হবে মানে চাকরি বাকরি যাই হোক যেটা করো করার পরে যে অর্থ আপনার হাতে আসবে তা থেকে আপনাকে কি করতে হবে দান করতে হবে তবু আপনাকে দান করতে হবে তখন তিনি বললেন তবে সে আচ্ছা সাহাবিগান আবার জিজ্ঞাসা করলেন যদি কাজ করার মতো ক্ষমতা না রাখে একেবারে মাহাজুর ব্যক্তি হাত পা ভাঙ্গা এরকম ব্যক্তি মানে প্রতিবন্ধী কাজ করার মতো যদি ক্ষমতা না রাখে অথবা অথবা করতে না পারে তখন তিনি বললেন তবে সে উৎপীড়িত অভাবগ্রস্তের সাহায্য করবে উৎপীড়িত অভাবগ্রস্তের কি করবে সাহায্য করবে সাহাবিগান জিজ্ঞাসা করলেন যদি সে এরূপও না করতে পারেন তখন তিনি বললেন তবে সে যেন ভালো কাজের উপদেশ দেয় দান করতে যদি নাও পারে কিছুই নাই সাহায্য করতে পারলেন না আল্লাহ রাসুল সাল্লাম বলছে তবে যেন সে কি করে ভালো কাজের উপদেশ দেয় মানুষকে ভালো কাজের উপদেশ দেয় এটাই একটা দান সাহাবিগণ জিজ্ঞাসা করলেন যদি সে তাও করতে না পারে দেখেন একেবারে নিম্ন পর্যায়ে চলে আসছে সাহাবাগণ আবার জিজ্ঞাসা করতেছে যদি সে ভালো কাজের উপদেশ দেওয়া এটাও সে করতে না পারে তাহলে কি হবে তখন তিনি বললেন তবে সে যেন মন্দ কাজ হতে বিরত থাকে মন্দ কাজ হতে বিরত থাকে গান বাদ্য হচ্ছে আড্ডা হচ্ছে সেখানে যেন সে না যায় কোনো প্রকার মন্দ কাজ সে যেন না করে এটাই তার জন্য কি সাদাকা এটাই তার জন্য সাদাকা বা দান হয়ে যাবে সোহান কেননা এটিও তার জন্য সাদাকা স্বরূপ হাদিসটি আসছে আবু দাউদ মিসকাত শরীফ থেকে এখন তার আসুসাল্লাম দান করতে বললে উমার তার বিশাল সম্পদের অর্ধেক আল্লাহর পথে দান করলেন অন্যদিকে আবু তার সমুদায় সম্পদ নিয়ে আসেন নবী করিম সাল্লাম আবু বকর জিজ্ঞাসা করলেন হ্যাঁ আবু বকর তুমি বাড়িতে কি রেখে এসেছ জবাব আবু বকর রাজি আল্লাহ বললেন আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা উমার অর্ধেক সম্পদ দিলেন আর হজরত আবু বকর তিনি তার সমস্ত সম্পদ আল্লাহ রাসুলের কাছে নিয়ে চলে আসলেন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি নিজের নিজের জন্য কি রেখেছেন তিনি বললেন যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের ভালোবাসাকে আমি আমার পরিবারের জন্য রেখেছি মূলত সাহাবাহিকেরাম দানের ব্যাপারে প্রতিযোগিতা করতেন সাহাবা একরাম কি তার যুগে মানে ওটা ছিল একটা উত্তম সমাজ ব্যবস্থা ওটা ছিল উত্তম একটা সমাজ ব্যবস্থা আল্লাহ রাসুলের যুগ এবং খোলাফায় রাশিদিনের যুগ এই যুগকে বলা হয় কি স্বর্ণযুগ এই স্বর্ণযুগের আদর্শ যতদিন আমরা প্রতিষ্ঠা করতে না পারবো ততদিন আমরা প্রকৃত মোমিন হতে পারবো না তাহলে সাহাবাই কেরামের যুগটা ছিল উত্তম যুগ উত্তম এবং আদর্শ যুগ এবং সেইখানে তারা এই দান সাদাকার ব্যাপারে কি করতেন প্রতিযোগিতা করতেন আবু বকরের মতন লোক উমারের মতন লোক যারা জান্নাতি লোক কি যারা জান্নাতি লোক তারাও এই দান সাদাকার ব্যাপারে কি করলেন প্রতিযোগিতা করলেন উমার অর্ধেক নিয়ে আসলেন আর আবু বকর জিতে গেলেন সব নিয়ে আসে আবু বকর যা ছিল সবই নিয়ে আসলো তাহলে বোঝা গেল এখানে প্রতিযোগিতা করতে হবে দান সাদকার ব্যাপারে প্রতিযোগিতা করতে হবে আল্লাহ তালা বলছেন ও সার ইউ এলা মাগ ফেরাতে মেয়ের রব বিকুম যে তোমরা তোমাদের রবের মাগ ফেরাতের দিকে দ্রুত ধাবিত হও দ্রুত ধাবিত হও তো এই দান সাদাকা সিয়াম এগুলোর মাধ্যমে আমরা কি করব রবের ক্ষমার দিকে দ্রুত ধাবিত হব আল্লাহ পাক আমাদেরকে এভাবে দান সাদগার দিকে দ্রুত ধাবিত হওয়ার তৌফিক দান করুন আমিন তারা মনে প্রাণে বিশ্বাস করতেন যে দান সাদাকার মাধ্যমে সর্বস্তরে কল্যাণ বিস্তার হয় সাহাবাহিকেরা মনে করতেন যে দান সাদগার মাধ্যমেই সর্বস্তরে কল্যাণ কি হয় বিস্তার হয় যদি দেশের প্রধান আয় থেকে মানে সরকারি কোষাগার থেকে মানুষকে কি করা হয় দান করা হয় যেমন দেশে এখন দেওয়া হচ্ছে যে ভিজিএফ কার্ডের মাধ্যমে দুস্থ মাতাদের মাতাদেরকে অথবা বিভিন্নভাবে যে সহযোগিতা করা হচ্ছে সরকার সরকার করছেন এটা একটা প্রশংসনীয় দিক তারা যদি না করতেন করার কিছুই ছিল না তারা যদি না করতেন এটা করার কিছুই ছিল না রোহিঙ্গাদেরকে বারো তেরো লক্ষ রোহিঙ্গাদেরকে সরকার কি করতেছে নিজের পয়সা দিয়ে নিজের অর্থ দিয়ে নিজের সম্পদ দিয়ে লালন পালন করছেন অন্য অন্য বিদেশে তারা সহযোগিতা করতেছে তো এগুলো দানের পর্যায় তো এই দান যদি না থাকতো তাহলে রোহিঙ্গারা কি খাতো ও সিরিয়ার সেই যুদ্ধ বিধ্বস্ত এলাকার লোকেরা কি খাতো না খেয়ে মরতো কি না অবশ্যই না খেয়ে মরতো সোমালিয়াতে যে দুর্ঘটনা তার শিশুরা অপুষ্টিতে ভুগতেছে দান সাদগা যদি না থাকতো তাহলে কিন্তু পৃথিবীটা অচল হয়ে যেত এই জন্য দান সাদগার প্রতি অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে দান সাদগার ব্যাপারে পবিত্র কোরআনে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে কোরআন মাসিদে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে সুরায় তবাত আল্লাহ তালা তার নবীকে বলে দিয়েছেন হুজমিন আমু আলিহিম সদাকাতান হে নবী তুমি তাদের সম্পদ থেকে কি করো সাদগা গ্রহণ করো তাহলে সাদগা নেওয়াটা কি অজীব ফরজ একই বলে এটা কোনো নফল ইবাদত নয় ফরজ যেমন জাকাত ফরজ সাদগাটাও ফরজ প্রয়োজনে ফরজ হয়ে যাবে এটা তা আল্লাহ তার নবীকে বলছেন যে তুমি তাদের থেকে কি সাদগা গ্রহণ করো এই হুকুম কি খালি নবীর যুগে ছিল না কিয়ামত পর্যন্ত থাকবে কিয়ামত পর্যন্ত এই হুকুম থাকবে তাই দান সাদগার ব্যাপারে পবিত্র কোরআনে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে যেমন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুল্লাযিনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরজ হে বিশ্বাসীগণ তোমরা যে সম্পদ অর্জন করেছো এবং আমরা যা কিছু তোমাদের জন্য ভূমি হতে উৎপন্ন করেছি তা হতে উৎকৃষ্ট অংশ আল্লাহর পথে ব্যয় করো তাহলে সে থেকে তার থেকে কি করতে হবে উৎকৃষ্ট অংশটা আল্লাহর পথে ব্যয় করতে হবে সুরা বাকারা দুইশো সাতষট্টি নম্বর আয়াত আল্লাপাক বলছেন যে আমরা তোমাদেরকে যে যা কিছু দিয়েছি আর কি হে বিশ্বাসীগণ তোমরা যে সম্পদ অর্জন করেছো এবং আমরা যা কিছু তোমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন করেছি এই যে ধান বলেন সরিষা বলেন যাই বলেন না কেন ফসল হিসেবে যেটা পাই ফল ফলাদি বাগান বাগিচা যা কিছু হোক না কেন তার থেকে তোমরা কি করো আল্লাহর পথে উৎকৃষ্ট অংশটা ব্যয় করো উৎকৃষ্ট অংশ ব্যয় করতে বলা হচ্ছে তিনি আরো বলেন যে ধন সম্পদ তোমরা ব্যয় করবে তা তোমাদের নিজেদের জন্যই তোমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই ব্যয় করে থাকো যে ধন সম্পদ তোমরা ব্যয় করো তার প্রতিদান তোমাদের পুরোপুরিভাবে প্রদান করা হবে তোমাদের প্রতি কোনরূপ অন্যায় করা হবে না এটা আল্লাহর কথা তোমাদের প্রতি কোনো অন্যায় আচরণ করা হবে না যে পরিমাণ দান করবে তার প্রতিফল তোমরা অবশ্যই পাবে আয়সা হতে বর্ণিত নবী সাল্লামের কোন কোন স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন আমাদের মধ্যে কে প্রথমে আপনার সাথে মিলিত হবে রাসুলাম বললেন তোমাদের মধ্যে যার হাত বড় তাকে বলা হলো যে এই আজ আজে মোতাহারা রাসুলের স্ত্রীদের মধ্যে কে আল্লাহ রাসুলের সঙ্গে সব সব আগে তার সঙ্গে মিলিত হবেন আল্লাহ রাসুল বললেন যার হাত বড় এখন হাত বড় বলতে কি বোঝা যায় আয়সা বলেন তখন তারা কাষ্ঠখণ্ড নিয়ে নিজেদের হাত মাপতে লাগলেন একটা কাঠি নিয়ে বা একটা লড়ি নিয়ে হাত মাপা শুরু করলে যে যার হাত বড় সেই আল্লাহ রাসুলের সঙ্গে প্রথম মিলিত হবেন কিন্তু ঘটনা অন্য রকমের দেখা গেল সাদা সকলের অপেক্ষা দীর্ঘ হাত বিশিষ্ট কিন্তু পরে আমরা বুঝতে পারলাম যে হাত বড় অর্থে এখানে বড় দাতাকেই বোঝানো হয়েছে হাত বড় অর্থে এখানে বড় দাতাকে বোঝানো হয়েছে যে সবচেয়ে বেশি দানশীল ব্যক্তি যে দানশীল মহিলা আমার স্ত্রীদের মধ্যে সে আমার সঙ্গে প্রথম মিলিত হবে আমাদের মধ্যে জয়নাব প্রথমে তার সাথে মিলিত হলেন আর তিনি তাকে তিনি আর তিনি দানকে ভালোবাসতেন সেটা দেখা গেল জয়নাথ বেশি বেশি দান করতেন তাই তার সাথে তিনি প্রথমে মিলিত হলেন তো আসুন এই যে দানের ব্যাপারে পবিত্র কোরআন মাজিদ এবং হাজির শরীফকে উৎসাহিত করা হয়েছে এই দান ব্যাপারে আমাদেরকে কখনই পিছপা হওয়া চলবে না বিশেষ করে রমজান মাসে আমাদেরকে দান খয়রাত করতে হবে সময় শেষ হয়ে গেছে তাই আমরা বলবো যে পরকালীন মুক্তির লক্ষ্যে ইহকালীন এবং পরকালীন মুক্তির লক্ষ্যে রমাজানের এই পবিত্র মাসে রমাজানের এই পবিত্র মাসে শ্যাম সাধনার পাশাপাশি অধিক দান সাদগা করার মাধ্যমে প্রকৃত মমিন হওয়ার চেষ্টা করতে হবে আমাদেরকে কি করতে হবে প্রকৃত মমিন হওয়ার চেষ্টা করতে হবে এবং তাকুয়া অর্জনের মাধ্যমে মানবতার পূর্ণ বিকাশ সাধনে সচেষ্ট হতে হবে তাকে অবলম্বন করতে হবে আমাদেরকে সিয়াম যেমন আপনাকে আমাকে তাকে অবলম্বনের জন্য ট্রেনিং দিচ্ছে দান সাদগার মাধ্যমে আপনাকে কি করতে হবে তাকে অবলম্বনের ক্ষেত্রে সচেষ্ট হতে হবে রমজানে দান সাদগার গুরুত্ব উপলব্ধি করতো নিজে অধিক হারে দান সাদগা করতে হবে এবং অন্যদেরকে এ ব্যাপারে উৎসাহিত করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আল্লাহ আমাদেরকে বোঝার সুযোগ দান করুন এবং আমাদেরকে দান সাদগার প্রতি উৎসাহিত করুন আমিন